উৎসর্গ মিউজিক দেখুন আমাদের সাথেই থাকুন বুকের পাজর আগলে দিলাম বুকের পাজর আগলে দিলাম তুই তো বুঝলি না ভালোবাসলি না রে বেমান ভালোবাসলি না ও ভালোবাসলি না রে বেমান ভালোবাসলি না চোখের জলে বুকটা ভাসাই চোখের জলে বুকটা ভাসাই তুই তো বুঝলি না ভালোবাসা বুকে তোর সুখের স্বপন আমার বুকটা খালি মিথ্যায় আমায় কেন রে তুই পিরিতি শিখালি কার বুকে তোর সুখের স্বপন আমার বুকটা খালি মিথ্যায় আমায় কেন রে তুই পিরিতি শিখালি স্বপ্নের ঘর তোরে খুঁজি স্বপ্নের ঘরে তোরে খুঁজি তুই তো আসলি না ভালোবাসলি না রে আকাশ মেঘের খেলা আধার নেমে এলো তোর আকাশ চাঁদটা হাসে নিয়ে শত আলো মন আকাশ মেঘের খেলা আধার নেমে এলো তোর আকাশ চাঁদটা হাসে নিয়ে শত আলো চোখের জলে বুকটা ভাসায় চোখের জলে বুকটা ভাসাই তুই তো বুঝলি না